হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বাইনান্স থেকে গেট ডট আইওতে আমাদের যে ইউএসডিটি আছে বা অন্যান্য ব্যালেন্স আছে সেগুলো কি করে নিয়ে আসতে পারি বাইন্যান্স থেকে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা বাইরে থেকে যখন ডলার কিনতে যাই তখন সরাসরি তারা নিষেধ করে যে আপনারা কোনো সরাসরি এক্সচেঞ্জে নেবেন না আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়া সরাসরি বাইন্যান্স থেকে কি করে আপনারা ডলারটা কিনতে পারেন ইউএসডিটি কিনতে পারেন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন আপনারা সরাসরি সেখান থেকে নগদ এবং বিকাশ পেমেন্ট করে ডলার কিনতে পারছিলেন ইউএসডিটি কিনতে পার যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আর যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে একটু দেখে নেবেন আমি চেষ্টা করব ভিডিওটার লিঙ্ক আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে কোথাও দিয়ে দিতে সেখান থেকে দেখে নেবেন তাহলে কি হবে আপনি সেখান থেকে সরাসরি পেমেন্ট করে বাইন্যান্সেই কিনতে পারবেন আপনার বাড়তি ফিজটা যাবে না আর সেখান থেকে হচ্ছে আপনার এক্সট্রা যে চার্জ আছে আপনার ওয়ালেটে নিতে হয় সেখান থেকে আবার বাইন্যান্সে ট্রান্সফার করতে হয় এই বাড়তি কাজগুলো বাড়তি ঝামেলাগুলো পোহাতে হবে না বাড়তি পরবর্তী চার্জটাও দিতে হবে না তো বাইন্যান্সে আপনি যদি পিটুপি করে থাকেন সেখান থেকে আপনার মনে হলো যে আমি গেট ডট আইও থেকে কোনো একটা টোকেন কিনবো কারণ গেট ডট আইও হচ্ছে ওয়ার্ল্ডের সেভেন্থ র্যাঙ্কিংয়ের একটা এক্সচেঞ্জ আর বাইন্যান্স হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিংয়ের একটা এক্সচেঞ্জ স্বাভাবিকভাবে অনেক কয়েন বা টোকেন আছে যেগুলো এখনও বাইন্যান্সে লিস্টেড হয়নি কিন্তু গেট ডটাইওতে আমরা পাবো এবং আমরা মনে করছি অনেক সময় যে এটা হচ্ছে গেট ডটাইওতে এখন আছে এটাতে আমাদের ভালো প্রফিট হতে পারে যেমন সাপোজ আমি বলি যদি বেবি ডগে একটা ভালো কয়েন বর্তমানে আপনারা জানেন মিম কয়েন যদিও তবুও একটা ভালো কয়েন হিসাবে সে জায়গা করে নিয়েছে সেটা কিন্তু বাইন্যান্সে আমরা কিনতে পারছি না আমাদের গেট ডটাইওতে কিনতে হবে গেট ডটাইওতে কিনতে গেলে আপনাদেরকে গেডোটাইতে যদি ইনভেস্ট করতে হয় গেডোটাইতে যদি আপনার অ্যাসেট নিয়ে আসতে হয় ইউএসডিটি বলেন আর যাই বলেন তাহলে আপনাকে কি করতে হচ্ছে আপনার থার্ড পার্টি ওয়েবসাইটে যেতে হচ্ছে সেখান থেকে আপনার ওয়ালেটে সেটা ট্রাস্ট ওয়ালেট হোক বা মেটামাস্ক হোক সেখানে আপনাকে এই অ্যাসেটটা কিনতে হচ্ছে সেখান থেকে আবার ট্রান্সফার করতে হচ্ছে গেডোটাইতে এর মধ্যে অনেকগুলো ট্রানজেকশন ফিস আছে অনেক ঝামেলা আছে এই ঝামেলা না করে আমরা বাইনান্স থেকে পিটিউপি করব পিটুপি করে বাইন্যান্স থেকে সরাসরি আমরা গেট ডট আইওতে আজকে কিভাবে আমাদের ডলারটাকে নিয়ে আসব সেটা দেখব ফলে আমরা মাত্র এক ইউএসডিটি চার্জে আমাদের গেট ডট আইওতে সহজে ইউএসডিটি নিয়ে আসতে পারবো তার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে গেট ডট আইও অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমি আমার গেট ডট আইও অ্যাকাউন্টে লগ করে রেখেছি আপনিও লগ করে নেবেন তবে অবশ্যই এটা ভেরিফাই করে নেবেন আইডি আইডি দিয়ে ডিপোজিট করার আগে আপনার আইডি দিয়ে এবং ফেস ভেরিফিকেশন করিয়ে ভেরিফাই করে নেবেন আমার ভেরিফাই করা আছে সব কিছু করার পরে এখান থেকে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে লগ করবেন নিচের দিকে দেখতে পাবেন ওয়ালেট নামে অপশন আছে এই ওয়ালেট অপশনে আপনারা ক্লিক করে দিবেন ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডিপোজিট লেখা আছে এই ডিপোজিটে ক্লিক করব আমরা এখন ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যাসেটটার নাম এখানে অনেকগুলো আছে ইথারিয়াম আছে বিটিসি আছে ম্যাটিক আছে ইটিসি e আছে অনেক কিছু আছে আমরা এখান থেকে ইউএসডিটিটা এখন হচ্ছে ডিপোজিট করব আমরা ইউএসডিটিতে ক্লিক করলাম ইউএসডিটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে ইউএসডিটি আপনারা জানেন অনেক নেটওয়ার্কে আছে এখান থেকে আমরা টিআরসি টোয়েন্টিটা খুঁজে বের করব টিআরসি টোয়েন্টি খুঁজে বের করার জন্য আপনারা প্রথমে দেখতে পাবেন এখানে ইউএসডিটি থির নামে একটা অপশন আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো চেইন আপনারা দেখতে পাবেন যেমন BTC Omni Ethereum ERC twenty এখান থেকে দেখব আমরা টিআরসি টোয়েন্টি আছে থার্ড নাম্বারে আপনি এটা খুঁজে দেখবেন যে নাম্বারে থাকুক না কেন আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে নিচে আমাদেরকে কোড দেবে আপনি যদি চান এখান থেকে আপনার যে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করেও এখান থেকে ডিপোজিট করতে পারেন তো আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে ডিপোজিট করব এইটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস এই ডিপোজিট অ্যাড্রেসটা আমরা এই কপি অপশনে ক্লিক করে কপি করে নেব কপি করে নেওয়ার পরে এখানে মোটামুটি এখন পর্যন্ত কাজ আমাদের শেষ আমরা চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমরা এখন আমাদের ব্যালেন্সটাকে নিয়ে যাব গেট ডেটাতে তার জন্য অবশ্যই আপনি যে পরিমাণ ইউএসডিটি নিতে চান সেই পরিমাণ ইউএসডিটি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে থাকতে হবে তো এখান থেকে আমরা কি করব বাইন্যান্সে আসার পরে প্রথমে আমরা যখন লগ ইন করবো ঢুকবো তখন এরকম হোমে থাকবো হোম থেকে আমরা চলে যাব ওয়ালেট অপশনে এখানে দেখতে পাবেন ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরের দিকে তিনটা অপশন পাবেন ডিপোজিট উইথড্র ট্রান্সফার আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করব উইথড্রতে ক্লিক করার পরে এখানে আমরা কি উইথড্র করতে চাচ্ছি সেটা লিখব এখানে আমি উইথড্র করব ইউএসডিটি থির যেটা আছে এটা এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের দুটো অপশন আসবে একটা হচ্ছে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক অর্থাৎ আপনি ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে করবেন আর একটা হচ্ছে সেন্ড বিয়া ইমেইল ফোন অর আইডি অর্থাৎ ইমেইলের মাধ্যমে আপনি এখান থেকে করতে পারেন যেটাকে পিটুপি বলা হয় পিটুপি দুইভাবে করা যায় একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে আর একটা হচ্ছে সরাসরি বাইন্যান্স থেকে তো আমরা এখান থেকে ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে করব সো আমরা প্রথম অপশনটাতে ক্লিক করে দিলাম এখানে প্রথম অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে একেবারে প্রথমে উপরে আপনাকে এখানে দিতে হবে যে অ্যাড্রেসটা আমরা মাত্র কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা খেয়াল রাখবেন বারবার মিলিয়ে দেখবেন এই অ্যাড্রেসটা যেন ভুল না হয় এই অ্যাড্রেসটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনার অ্যাসেটটা চলে যাবে আপনি এটা কোনোভাবে আর ফিরিয়ে আনতে পারবেন না এখান থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে নিচের যে অপশনটা আমরা কি নেটওয়ার্ক নিয়েছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে সেই নেটওয়ার্কটাকে এই নেটওয়ার্ক অপশন থেকে সিলেক্ট করে দিব সেটা হচ্ছে টিআরসি টোয়েন্টি আমরা দেখবো এটা কোথায় আছে একেবারে নিচের দিকে দেখুন টিআরসি টোয়েন্টি আছে যেটা ফি হচ্ছে জিরো পয়েন্ট এইট ইউএসডিটি অর্থাৎ আমি বলেছিলাম ওয়ান ইউএসডিটি কাটবে কিন্তু সেটা কাটবে না এখান থেকে আমরা টিআরসি টোয়েন্টি এই অ্যাড্রেসটা এই চেইনটা সিলেক্ট করে দিব এই চেইনটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কনফার্ম করব কনফার্ম করার পরে এখানে আমাদের অ্যামাউন্ট আপনি যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন এখানে মিনিমাম আপনি দিতে পারবেন টেন তার উপরে আপনি যে কোনো অ্যামাউন্ট এখান থেকে ট্রান্সফার করতে পারবেন উইথড্র করতে পারবেন আমি এখানে ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি আমি আমার পুরোটা নিয়ে যাব এরপরে আপনি এখানে সমস্ত অপশনগুলো আরেকবার সুন্দর করে চেক দিয়ে নেবেন আপনার নেটওয়ার্ক সিলেক্ট করা ঠিক আছে নাকি প্রথমত আপনার অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা ঠিক আছে নাকি সেটা চেক দিবেন চেক দেওয়ার পরে এখানে আপনার যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটা ঠিক আছে নাকি এই দুইটা অপশন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা ভালো করে চেক দেওয়ার পরে নিচে যে উইথড্রল অপশন দেখতে পাচ্ছেন এই উইথড্রল অপশনে ক্লিক করে দিতে হবে এই উইথড্রল অপশনে ক্লিক করে দিলাম উইথড্রল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে বলেছে কনফার্ম করার জন্যে আপনি আরও একবার রিচেক করবেন আপনার এই অ্যাড্রেসটা তারপরে হচ্ছে নেটওয়ার্কটা এখানে আপনার ব্যালেন্সটা ঠিকঠাক এসেছে নাকি এই সব দেখার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা রিস্ক ওয়ার্নিং দেখাবে বলেছে এটা ভালো করে চেক করে নিতে যেটা আমি বারবার বলেছি যদি এটা এই ফান্ডটা যদি অন্য কোথাও চলে যায় কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবেন না সো এখানে এখন আপনাকে ক্লিক করতে হবে নিচে দেখতে পাচ্ছেন দুইটা বাটন ক্যান্সেল ভেরিফাই নাও আপনি যদি কারেকশন করতে চান আবার ফিরে যেতে চান তাহলে ক্যান্সেল করে দিয়ে নতুন করে সাবমিট করতে হবে যদি আপনার মনে হয় সব ঠিকঠাক আছে তাহলে ভেরিফাই নাওতে ক্লিক করে দিতে হবে আমি ভেরিফাই নাওতে ক্লিক করে দিচ্ছি এখানে আপনাকে কয়েকটা প্রশ্ন দিবে প্রশ্নগুলো আপনি ঠিকঠাক মতো পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখানে আপনার সঠিক অ্যান্সার যেটা হবে আমাকে যে প্রশ্নটা দিচ্ছে এটাই আপনাকে দেবে এমন কোনো কথা নয় যে কোনো প্রশ্ন দিতে পারে আপনি সঠিক উত্তরটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সট যতগুলো প্রশ্ন দিবে সবগুলো আপনার এখান থেকে অ্যান্সার দিতে হবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে কনফার্ম করতে বলবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনি এখানে দুটো বক্স পাবেন দুটো বক্সেই কনফার্ম করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাকসেসফুল দেখাবে এখানে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব আপনি যখন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি হয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে আপনার ট্রানজ্যাকশানটা ট্রানজ্যাকশানটা কনফার্ম করার জন্য এখানে আমাদের এই যে কনফার্ম অপশন আছে আমরা এই কনফার্ম অপশনে ক্লিক করে দিব কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে বলবে আমাদের যে মোবাইল নাম্বার বাইন্যান্সে দেওয়া আছে সেই মোবাইল নাম্বার একটা কোড তারা পাঠাবে দেন আমাদের যে ইমেইল আছে সেই ইমেইলেও তারা একটা কোড পাঠাবে এটা সিকিউরিটির জন্য আমরা এখানে কি করব প্রথমে যদি আপনার শুধু একটা অপশন আসে ইমেইল অথবা মোবাইল তাহলে আপনি যে কোনো একটাতে কোড নিয়ে কোডটা চেক করে এখানে দিয়ে দিবেন এখানে আমার দুটো অপশন এসছে এখান থেকে আমি সেন্ড কোড অপশনে ক্লিক করে দিব তাহলে আমার মোবাইলে কোডটা চলে আসবে কোডটা আসার পরে আমি এখানে কোডটা দিয়ে দিব এবং নিচে অপশন পাবো আমার ইমেইলে কোড পাঠানোর এখান থেকেও আমি একইভাবে সেন্ড কোড অপশনে ক্লিক করব এবং আমার ইমেইলে কোড চলে যাবে আমি আমার ইমেইলটা চেক করে কোডটা কপি করে এনে এখানে বসিয়ে দেবো আপনিও ঠিক তাই করবেন কোড দুটো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে আমার অর্ডারটা সাবমিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার উজ্জ্বল প্রসেসিংয়ে আছে এখানে কিছু সময় নেবে তারা আপনি এই সময়টা অপেক্ষা করবেন ধৈর্য ধরে এখানে টেনশনের কিছু নেই আপনার সব ঠিক থাকলে অবশ্যই আপনার অ্যাসেটটা আপনার গেডোটাতে গিয়ে পৌঁছবে তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার অ্যাসেটটা পৌঁছালো না কি পৌঁছালো না সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কারণ এই সময়টা আমাদের তাকে তাদেরকে দিতে হবে আমরা এখানে এই সময় ভিডিওটা স্কিপ করব ওয়েলকাম ব্যাক আমরা আবারও চলে এসেছি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আমার গেট ডটা অ্যাকাউন্টে আছি এবং ওখান থেকে আমরা যে অ্যামাউন্টটা সেন্ড করেছিলাম one hundred eighty six USDT সেই ইউএসডিটিটা কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে এসে পৌঁছে গেছে এখানে আমার স্পট ওয়ালেটে অলরেডি কিন্তু অ্যামাউন্টটা এসে গেছে এটা খুব বেশি সময় লাগেনি মিনিট দুয়ের মতো আমি ভিডিওটি স্কিপ করেছিলাম সেই সময়ের মধ্যে আমার ইউএসডিটিটা আমার ব্যালেন্সে চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটিটা বর্তমানে শো করছে এই ইউএসডিটি দিয়ে এখন আমি যা খুশি কিনতে পারবো এখান থেকে যে কোনো কয়েন বা টোকেন আমি আমি এখান থেকে কিনতে পারবো তো এই হচ্ছে সহজ প্রসেস আপনার যদি তারপরও কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের টেলিগ্রামের চ্যানেল গ্রুপ সবই আছে আপনারা এইগুলোতেও জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন